এইবার triangle right left right okay upon hara prime हाथ मुठो जस्ट झटका मेरे खोला तो पाटा হচ্ছে হাওয়ায় হাওয়ায় করে ছিঁচে তার তাহলে লাস্ট পার্টটা কি হচ্ছে ফাগুন হাওয়ায় হাওয়ায় করে ছিঁচে তার ঠিক আছে হাওয়ায় হাওয়ায় করে ছিঁচে তার জাস্ট পার্টটাকে রোল ব্যাক আমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় Então, হোয়াইট হবে and then baby one two three four আমি একটা হিল মুভমেন্ট করছি দুটো দুটো করে okay one two three four then একশোকে তিনশোকে ওয়ান মাথাটা বাঁ দিকে থাকবে অ্যান্ড বডিটা রাইট সাইডে যাচ্ছে রাইট লেগ দিয়ে ওকে One, two, three, four, five. One, two, three, four, five. Half time so just you have to wave. Okay? Then, try left side. তোমার রসকে কিংসুকে তোমার রসকে কিংসুকে অলক্ষ রং আমার কারণের সুখে ঝাউয়ের মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় despedida.